হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নীলাকিক ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম isometric view of regular pentagonal pyramid আজকের ক্লাসে আমরা শিখব isometric view of regular hexagonal pyramid কোয়েশ্চেনে দেওয়া আছে draw isometric view of regular hexagonal pyramid of base three centimetre and height seven centimetre তো আমরা সবার প্রথমে তিন সেন্টিমিটার ডিস্টেন্স নিয়ে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন ড্র করবো নেক্সট কম্পাসের সাহায্যে এই ডিস্টেন্সটাকে মেজার করে এই ডিস্টেন্সটাকে একটা রেডিয়াস কনসিডার করে আমরা একটা সার্কেল ড্র করব নেক্সট আমরা রেডিয়াসটাকে সার্কেলের এন্ড পর্যন্ত এক্সটেন্ড করে আমরা সার্কেলের ডায়ামিটারটাকে ড্র করব এবং সেন্টার পয়েন্টটাকে ও হিসাবে কনসিডার করলাম নেক্সট রেডিয়াসের ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করে সার্কেলটার ডায়ামিটারের ফার্স্ট পয়েন্টে কম্পাসের সেন্টারটাকে বসিয়ে আমরা সার্কেলটাকে ওপরে এবং নিচে কাট করব সেম ওয়েতে ডায়ামিটারের এন্ড পয়েন্টে কম্পাসের সেন্টারটাকে বসিয়ে সার্কেলটাকে ওপরে এবং নিচে কাট করব নেক্সট ডায়ামিটারের ফার্স্ট এবং লাস্ট পয়েন্টটা থেকে প্রত্যেকটা পয়েন্টকে অ্যাড করব যার ফলে আমরা একটা রেগুলার হেক্সাগন ড্র করতে পারবো নেক্সট আমরা সার্কেলটাকে ইরেস করে দেবো নেক্সট আমরা পেন্টাগনটার নাম দিয়ে দেবো A B C D E এবং এফ নেক্সট পেন্টাগনের এ বি সাইডটাকে লেফট এবং রাইট সাইডে এক্সটেন্ড করব একইভাবে পেন্টাগনের ইডি সাইডটাকে লেফট এবং রাইট সাইডে এক্সটেন্ড করব এবং এফ পয়েন্টটার ওপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব সি পয়েন্টটার উপরেও একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করব তো আমরা পেন্টাগনটাকে একটা বক্সের মধ্যে এনক্লোজ করতে পারলাম এই বক্সটার নাম দিয়ে দেবো পি কিউ আর এবং এস তো ফাইনালি আমরা পেন্টাগন এবং একটা বক্সের অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে পারলাম নেক্সট এই অর্থোগ্রাফিক ভিউটা থেকে আমরা আইসোমেট্রিক ভিউ ড্র করব আইসোমেট্রিক ভিউ ড্র করার জন্য আমাদের আইসোমেট্রিক অ্যাক্সিস ড্র করতে হয় আইসোমেট্রিক অ্যাক্সিস ড্র করার জন্য আমরা সবার প্রথমে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন ড্র করব হরাইজন্টাল স্ট্রেট লাইনটার উপরে একটা পয়েন্ট কনসিডার করছি এবং এই পয়েন্টটার ওপরে প্রোটেক্টারের সেন্টার বসিয়ে আমরা রাইট সাইড থেকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করব নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করব এবং লেফট সাইড থেকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট মার্ক করব নেক্সট ওই সেন্টার পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টটাকে অ্যাড করব সেন্টার পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টটাকে অ্যাড করব এবং সেন্টার পয়েন্ট থেকে থার্ড পয়েন্টটাকে অ্যাড করব যার ফলে আমরা তিনটে অ্যাক্সিস পাবো প্রথমেরটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস তো আমরা যেহেতু রেগুলার হেক্সাগনাল পিরামিড ড্র করছি অর্থাৎ পিরামিডটার বেস হবে একটা হেক্সাগন তো যেহেতু পিরামিডটার বেস আমরা সবার প্রথমে ড্র করব সেহেতু বেসটাকে অর্থাৎ হেক্সাগনটাকে আমরা এক্স জেড প্লেনের মধ্যে ড্র করব সেহেতু আমাদের ওয়াই অ্যাক্সিসটার কোনো প্রয়োজন হবে না তাই ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইরেস করে দিচ্ছি আমরা জানি এক্স জেড প্লেনে যখন আইসোমেট্রিক ভিউ ড্র করি তখন অর্থোগ্রাফিক ভিউয়ের লেফট হ্যান্ড সাইডের বটম কর্নারটা হয় এক্স জেড প্লেনের গ্রাউন্ডে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অর্থোগ্রাফিক ভিউটার লেফট হ্যান্ড সাইডের বটম কর্নারটা আছে পি তো এই পি পয়েন্টটা হবে এই এক্সজেড প্লেনের গ্রাউন্ডে তো এই পয়েন্টটার নাম আমরা দেব পি নেক্সট আমরা কম্পাসের সাহায্যে পি কিউ ডিস্টেন্সটাকে মেজার করব মেজার করে এক্স অ্যাক্সিসে কাট করব যার ফলে আমরা কিউ পয়েন্টটাকে পাবো নেক্সট কম্পাসের সাহায্যে পিএস ডিস্টেন্সটাকে মেজার করব মেজার করে এই জেড অ্যাক্সিসটাকে কাট করব যার ফলে আমরা পাবো এস নেক্সট কম্পাসের সাহায্যে এস আর ডিস্টেন্সটাকে মেজার করে এস পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে উপরে একটা আর্ক ড্র করব এবং কিউ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে ওই আর্কটাকে কাট করব যার ফলে আমরা একটা পয়েন্ট পাবো সেই পয়েন্টটা হবে আর নেক্সট আমরা এস আর এবং কিউ আর এই দুটো পয়েন্টকে অ্যাড করে দেবো তো আমরা পি কিউ আর এস বক্সটার আইসোমেট্রিক ভিউ ড্র করতে পারলাম নেক্সট আমরা A B C D E F হেক্সাগনটার আইসোমেট্রিক ভিউ ড্র করব তো আমরা সবার প্রথমে পি এ এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব এটাই হবে বি এর ডিস্টেন্স তো আমরা এই পি পয়েন্টে বসিয়ে এই লাইনটাকে কাট করব এবং কিউ পয়েন্টে বসিয়ে এই লাইনটাকে কাট করব যার ফলে আমরা এ এবং বি দুটো পয়েন্ট পাবো সেম ওয়েতে আমরা এসি এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করব এটাই হবে ডিআর এর ডিস্টেন্স তো আমরা এস পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই লাইনটাকে কাট করব এবং আর পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই লাইনটাকে কাট করব যার ফলে আমরা ই e, ডি এই দুটো পয়েন্ট পাবো নেক্সট আমরা এই পি পয়েন্ট থেকে এফ এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে নেব সেটাই হবে কিউসি এর ডিস্টেন্স আমরা পি পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই লাইনটাকে কাট করব এবং কিউ পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে এই লাইনটাকে কাট করব যার ফলে আমরা এফ এবং সি এই পয়েন্টটা পাবো তো আমরা হেক্সাগনের ছটা পয়েন্টই পেয়ে গেলাম নেক্সট আমরা প্রত্যেকটা পয়েন্টকে অ্যাড করে হেক্সাগনের আইসোমেট্রিক ভিউটাকে ড্র করে নেব নেক্সট আমরা হেক্সাগনের সেন্টার পয়েন্টটাকে মার্ক করব সেন্টার পয়েন্টটাকে মার্ক করার জন্য আমরা এই এখানে দেখতে পাচ্ছি এফ আর সি এই দুটো পয়েন্টকে অ্যাড করে তার সেন্টার পয়েন্ট মার্ক করা হয়েছে তো আমরাও এখানে এফ আর সি এই দুটো পয়েন্টকে অ্যাড করব নেক্সট কম্পাসের সাহায্যে এফ ও এর ডিস্টেন্স মেজার করে এই এফ পয়েন্টে বসিয়ে এই লাইনটাকে কাট করব যার ফলে আমরা এই পেন্টাগনটার সেন্টার পয়েন্টটাকে মার্ক করতে পারলাম আমরা যেই পিরামিডটা ড্র করতে যাচ্ছি সেই পিরামিডটার হাইট সেভেন সেন্টিমিটার দেওয়া আছে কোয়েশ্চেনে তো আমরা এই সেন্টার পয়েন্ট থেকে একটা সবার প্রথমে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করব কম্পাসের সাহায্যে সেভেন সেন্টিমিটার ডিস্টেন্স মেজার করব এবং ওই সেন্টার পয়েন্ট থেকে ওই পারপেন্ডিকুলার স্টেট লাইনটার ওপরে কাট করব যার ফলে আমরা ওই পিরামিডটার অ্যাপেক্স পয়েন্ট পাবো কনসিডার করলাম অ্যাপেক্স পয়েন্টটা হচ্ছে এক্স এতক্ষণ আমরা যা যা ড্র করলাম সেগুলো সব ফেন্ট কনস্ট্রাকশন ছিল অর্থাৎ আমরা সব কিছু হালকা করে ড্র করেছিলাম নেক্সট আমরা ফ্রন্ট থেকে পিরামিডটার যেই যেই সাইডগুলোকে দেখতে পাবো সেগুলোকে আমরা ডার্ক করে ড্র করবো অর্থাৎ আমরা এখন ডার্ক কনস্ট্রাকশান করব তো আমরা পিরামিডটাকে যদি ফ্রন্ট থেকে দেখি তো এই এফ পয়েন্ট থেকে পিরামিডের যেই এজটা উঠবে সেটাকে আমরা ফ্রন্ট থেকে দেখতে পাবো এ পয়েন্ট থেকে যেই এজটা উঠবে সেটাকেও আমরা সামনে থেকে দেখতে পাবো এই বি পয়েন্ট থেকে যেই এজটা উঠবে সেটাকেও আমরা সামনে থেকে দেখতে পাবো তো যেই যেই এজগুলোকে আমরা সামনে থেকে দেখতে পাবো সেই সেই লাইনগুলোকে আমরা ডার্ক করে ড্র করবো এই সি পয়েন্ট থেকে যেই এজটা উঠবে সেটারও কিছুটা পোর্শন আমরা সামনে থেকে দেখতে পাবো তো এই লাইনটাও ডার্ক হবে ডি পয়েন্ট থেকে পিরামিডটার যেই এজটা উঠবে সেটাকে আমরা ফ্রন্ট থেকে দেখতে পাবো না তাই ওটাকে একটা হিডেন লাইন দিয়ে দেখাবো পিরামিডটার এজগুলোকে ড্র করে নিলাম নেক্সট আমরা পিরামিডটার বেসটাকে ড্র করব তো পিরামিডের বেসের যেই পার্টগুলো আমরা সামনে থেকে দেখতে পাবো ফ্রন্ট থেকে দেখতে পাবো সেই এজগুলোকে আমরা প্রথমে ডার্ক করে ড্র করব পিরামিডের এই ইডি এবং ডিসি এই এজ দুটোকে আমরা ফ্রন্ট থেকে দেখতে পাবো না তাই এই দুটোকে আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো তো আলটিমেটলি আমরা isometric view of regular hexagonal pyramid draw করা শিখলাম কারোর কোথাও কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছুও শিখতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও কিছু শিখতে পারে এবং এই চ্যানেল থেকে ইনফরমেটিভ ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনে প্রেস করবে যাতে সমস্ত ইনফরমেটিভ ক্লাসের নোটিফিকেশান তোমরা সরাসরি পেয়ে যেতে পারো so that's it for today I will see you again Thank you.